সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও যে বিষয়টার উপরে সেটা হচ্ছে একটা এয়ারড্রপ আপনারা জানেন আমি ইতিমধ্যে অনেকগুলো এয়ারড্রপ আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকের এয়ারড্রপটা সম্পূর্ণ ভিন্ন রকম এতদিন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে এবং আমার ইউটিউব চ্যানেলে যতগুলো এয়ারড্রপ শেয়ার করেছি তার মধ্যে হয়তো আমার মনে হচ্ছে যে আজকের এয়ারড্রপটা সবচেয়ে প্রফিটেবল হতে যাচ্ছে এই এয়ারড্রপটা আগের এয়ারড্রপগুলোর মতো ইজি নয় মানে এখান থেকে প্রফিট বুক করা একটু কঠিন তবে অসম্ভব নয় কোনো ইনভেস্টার এখানে দরকার নেই তবে এই টোকেনটা যখন আমরা ক্লেম করব ক্লেম করার জন্য আমাদেরকে কিছু গ্যাস ফি হয়তো দিতে হবে তার আগে এই গ্যাস ফি আমরা দেব তার আগে এখান থেকে আমরা যে টোকেনগুলো আর্ন করব আমাদের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখান থেকে আমাদেরকে পাঁচ লাখ চুয়ান্ন লাখের মতো টোকেন দেওয়া হবে কিন্তু এখান থেকে অন মিলিয়ন টোকেন না হওয়া পর্যন্ত আমরা উইথড্র করতে পারবো না সেটা কিছু কাজ করে এখান থেকে আমরা আর্ন করতে পারবো টোকেনটা আমি লাইন বাই লাইন আপনাদেরকে দেখিয়ে দেবো একেবারে ফার্স্ট টু লাস্ট কীভাবে অ্যাকাউন্ট করবেন সেখান থেকে শুরু করে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবো উইথড্রার প্রসেসটাও দেখিয়ে দেবো আপনারা ট্রাস্ট ওয়ালেটে সরাসরি উইথড্র করতে পারবেন এবং এই টোকেনটা ইতিমধ্যে লিস্টেড টোকেন প্যানকেক সফ সহ বেশ কয়েকটা এক্সচেঞ্জে লিস্টেড আছে এবং প্রজেক্টটা এত বেশি আকর্ষণীয় যে টোকেনটা খুব তাড়াতাড়ি বাইন্যান্সের লিস্টেড হওয়ারও সম্ভাবনা রয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলে তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও পাবলিশ করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং সেই সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের টুইটার হ্যান্ডেল এবং ফেসবুকে আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে এইগুলোতে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন এগুলো সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকের যে অ্যাড্রপটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটার লিঙ্ক পেতে গেলে আপনাদেরকে একটু কষ্ট করে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলে আপনারা ডাউনলোড লিঙ্ক পাবেন অথবা সরাসরি যদি আপনারা আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসেন এবং ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এম কন্টেন্ট নামক একটা অ্যাপস আমি সার্চ দিয়ে রেখেছি পাশে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে এই অ্যাপসটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে এই লোগোটাকে আপনারা মনে রাখবেন এবং এটাকে দেখে এই অ্যাপসটাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে বাকি কাজ আমি দেখিয়ে দিচ্ছি তবে তার আগে একটা রিকোয়েস্ট আপনারা একটা লাইক অন্তত দিয়ে দিবেন ভিডিওতে তাহলে আমি বুঝতে পারবো ভিডিও আপনারা দেখছেন আপনাদের কারো না কারো উপকার আসছে একটা লাইক দিতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে এবং তাতে আপনাদের কোনো ক্ষতিই হবে না আমি শুধু একটু আগ্রহ পাবো এবং অনেকে হয়তো আপনাদের মতো যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নয় কিন্তু এই ধরনের ভিডিও এই ধরনের কাজ তারা চাচ্ছে তাদের কাছেও ইউটিউব এই ভিডিওটা পৌঁছে দিবে আপনারা একটা লাইকের জন্য তাই অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে দিবেন আর কথা না বাড়িয়ে শুরু শুরু করছি প্রথমে আপনারা সার্চ দিয়ে অথবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে আপনারা প্লে স্টোরে চলে আসবেন এবং এই অ্যাপসটাকে আপনারা দেখতে পাবেন এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করা দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা সবাই প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারেন এটা ইনস্টল হতে যদি আপনার নেট সার্ভিস ভালো থাকে আপনার ডাটা স্পিড ভালো থাকে তাহলে খুব বেশি সময় লাগবে না আমার এখানে একটু স্লো আছে এই জন্য একটু সময় লাগছে সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব এই সময়ের মধ্যে আমরা একটু দেখে আসব কয়েন গেকোতে এই টোকেনটা সম্পর্কে কি বলছে চলুন একটু কয়েন গেকো ঘুরে আসি আপনারা হয়তো জানেন কয়েন গেকো কী কয়েন মার্কেট ক্যাপের মতো আর একটা সাইট যেটাতে আমরা বিভিন্ন ধরনের টোকেন লিস্টেড কোথায় আছে কত প্রাইস আছে কোথায় কিভাবে ট্রেডিং হচ্ছে এটা দেখতে পারি আপনারা কয়েন গিকো ডট কম লিখে সার্চ দিলে আপনারা সাইটে যেতে পারবেন এবং যাওয়ার পরে এখানে আমাদের টোকেনের নামটা লিখে সার্চ দিলে আমরা আমাদের টোকেনটা দেখতে পাবো টোকেনটার নাম হচ্ছে এম কন্টেন্ট এম কন্টেন্ট আমি এখানে লিখে সার্চ দিচ্ছি আপনাদের সামনেই আমি দেখিয়ে দিতে চেষ্টা করছি এম কন্টেন্ট চলে এসেছে এটার কয়েন গিকোতে র্যাঙ্কিং আছে সাতশো ছাব্বিশ ভালো র্যাঙ্কিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা এম জিরো এইট ফোর এটার প্রাইস এখন চলছে বেশ ভালো মার্কেট ক্যাপ এবং টোয়েন্টি ফোর আওয়ার ভলিউমও ভালো এতে ভালোই ট্রেডিং হচ্ছে আমরা এখান থেকে টোকেনটা উইথড্র করা মাত্রই সেল করতে পারবো সেল করতে গেলে আমরা একটু এখানে দেখতে চেষ্টা করব কয়েন মার্কেট ক্যাপে কোন কোন মার্কেটে এই টোকেনটা লিস্টেড আছে তার জন্যে আমাদের এই মার্কেটস অপশনটাতে ক্লিক করতে হবে এখানে আমাদেরকে দেখিয়ে দেবে কোন কোন মার্কেটে লিস্টেড আছে দেখুন বেশ কয়েকটি মার্কেটে অনেকগুলো মার্কেটে টোকেনটা লিস্টেড আছে এবং তার মধ্যে আমাদের কাছে পরিচিত প্যানকেক সোয়াপ ইউনিসোয়াপ বিটমার্ট অনেকগুলো মার্কেটে টোকেনটা অলরেডি লিস্টেড আছে আমরা এখান থেকে এই টোকেনটাকে সেল করে নিতে পারবো তো দেখতে পাচ্ছেন যে টোকেনটা লেজিট এবং আশা করছি আপনারা ভরসাও করতে পারছেন যে প্রজেক্টটাও লেজিট আমরা শুধু আজকের এই অ্যাড্রপটাতে আমরা কি করে জয়েন করব সেটা দেখব আপনারা ভিডিওটা দেখা মাত্র দেরি করবেন না কারণ এই ধরনের প্রজেক্টের এয়ারড্রপ বেশি সময় স্টে করে না খুব দ্রুত মানুষ জুড়ে যায় এয়ারড্রপের মূল উদ্দেশ্য থাকে মানুষকে তাদের প্রজেক্টের সাথে জোড়া দ্রুত মানুষ জুড়ে যায় ফলে তাদের কাঙ্ক্ষিত সংখ্যা ফিল হয়ে গেলে তারা এয়ারড্রপ বন্ধ করে দেয় যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে এখান থেকে আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গিয়েছে আমরা জাস্ট অ্যাপটাকে ওপেন করে নিব ওপেন করার পরে এখন আমি আপনাদেরকে এখানে দেখাবো যে কি করে আপনারা রেজিস্ট্রেশন করবেন তার জন্য স্ক্রল করে এই যে যে পপ আপগুলো দেখাচ্ছে এটা দেখবেন দেখার পরে নেক্সট এখানে ওয়াচে ক্লিক করবেন ওয়াচে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে লগ ইন পেজ দেবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমরা এখানে নতুন অ্যাকাউন্ট করব তাই আমরা লগ ইনে যাবো না সরাসরি এখান থেকে আমরা হচ্ছে রেজিস্টার নাও এই জায়গাটাতে ক্লিক করব রেজিস্টার নাওতে ক্লিক করলে আমাদেরকে রেজিস্টার পেজে নিয়ে যাবে এখানে আপনি আপনার ইমেল দিবেন আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি মনে রাখবেন এখানে কোনো অবস্থাতেই আনএক্টিভ ইমেল দিবেন না কারণ এই ইমেলটা একটু পরেই আপনার ভেরিফিকেশনের জন্য দরকার হবে যেন আপনি একটু পরে ইমেলটার ইনবক্সে যেতে পারেন সেরকম একটা ইমেল এখানে দিবেন দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি প্রথম ঘরে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি নিচের ঘরে এইখানে যে পাসওয়ার্ডটা উপরে দিলেন এখানে যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটাই দিয়ে দিয়ে পাসওয়ার্ডটাকে কনফার্ম করবেন পাসওয়ার্ড কনফার্ম করে দেওয়ার পরে এখান থেকে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনস এই ঘরটাতে টিকমার্ক দিয়ে দেবো দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করে দিব রেজিস্টারে ক্লিক করার পরে আপনার এখান থেকে যদি আপনার মোবাইলের কোনো অ্যাক্সেস চায় আপনি অ্যাক্সেসটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে লোডিং নিয়ে আমাদেরকে একটা ভেরিফিকেশন কোড আমাদের ইমেইলে পাঠাবে আমরা ইমেইল থেকে সেটাকে ভেরিফাই করে নিব দেখি আমাদেরকে নেক্সট কি বলছে এখানে এখন বলছে ইমেল ভেরিফিকেশন লিঙ্ক সেন্ট এখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের ইমেইল ইনবক্সে যে ইমেইলটা আমরা এখানে দিয়েছি ভিডিও হয়তো একটু লম্বা হবে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন কারণ এই ধরনের প্রজেক্টে জয়েন হতে গেলে যদি আপনি কোনো স্টেপ মিস করেন তাহলে হয়তো আপনি রিওয়ার্ডটা পাবেন না এবং তখন বলবেন যে আমি রিওয়ার্ড পাইনি কেন পাইনি কখন পাবো ইত্যাদি তো একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন চলুন আমরা আমাদের ইমেইল ইনবক্সে চলে যাই ইমেইল আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন একদম টপে থাকবে আশা করি নো রিপ্লে নামক একটা ইমেইল এখানে আছে এটাতে জাস্ট আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে লিঙ্ক পাবো এই লিঙ্কে ক্লিক করলেই কিছু লোড নিবে লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের ভেরিফিকেশনটা হয়ে যাবে এখানে দেখিয়ে দিয়েছে your email has been verified আমরা এখন ফিরে যাব আমাদের অ্যাপসে যেখানে আমরা ছিলাম যেটা আমরা ডাউনলোড করেছি এবং এখান থেকে অটোমেটিক্যালি এটা ভেরিফাই হয়ে যাবে দেন এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো একটা ইউজার নেম এখানে দিয়ে দিবেন এইবার হচ্ছে রেফার কোড এখান থেকে আপনাকে রেফার কোড বাধ্যতামূলক দিতে হবে আপনি যদি রেফার কোড ইউজ না করেন তাহলে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন না সো আমি রেফার কোডটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন টেলিগ্রাম গ্রুপে পাবেন এবং স্ক্রিনে কোনো এক জায়গায় আপনারা রেফার কোডটা দেখতে পাবেন আমি বেশ কয়েকবার দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের এটা ভুল না হয় রেফার কোড না দিলে এই এই সার্ভিসটা আপনি নিতে পারবেন না এই প্রফিটটা আপনি নিতে পারবেন না ইভেন এখানে আপনি রেজিস্ট্রেশনও করতে পারবেন না আমি এখানে আমার রেফার কোডটা লিখে দিচ্ছি এটাই রেফার কোড আপনাদেরকে আমি বিভিন্নভাবে এটা আরও দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা ভালো করে দেখতে পাবেন পান এবং রেফার কোড বসাতে পারেন রেফার কোড দিয়ে দিয়েছি কিন্তু একটু উপরে খেয়াল করলে দেখতে পাবেন আমি যে ইউজার নেমটা দিয়েছি এই ইউজার নেমটা নেয়নি এটা গ্রহণযোগ্য নয় বলছে যে এটা আগে থেকে বুক করা হয়েছে বা কোনোভাবে এটা নিতে চাচ্ছে না আমি আরেকটা ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা ব্লুটিক চলে এসেছে এটাতে এটা ইউজার নেম নিয়ে নিয়েছে এরপরে নিচের ঘরে আমরা এখানে নাম দিয়ে দেব ফার্স্ট নেম দেন লাস্ট নেম আপনারটা আপনি দিয়ে দিবেন এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন কান্ট্রি কোড দরকার নেই এখানে আপনার date of birth date of birth দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাবাউট মি এখানে যা খুশি আপনি লিখতে পারেন আমি এখানে লিখে দিচ্ছি আই অ্যাম স্টুডেন্ট দেন একটু নিচে যেতে হবে এখানে personal information work history professional skill এগুলো দিয়ে দিতে হবে আপনি চাইলে দিতে পারেন আমি এখান থেকে দিচ্ছি না দেখি কি আসে হ্যাঁ এখান থেকে যে ম্যান্ডেটরি যেগুলো সেগুলো দিলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে আপনাকে দিতে হবে ওয়ালেট অ্যাড্রেস এই ওয়ালেট অ্যাড্রেসটা আমরা নিয়ে আসব ট্রাস্ট ওয়ালেট থেকে ট্রাস্ট ওয়ালেটে কী করে অ্যাকাউন্ট খুলতে হয় যদি আপনি না জানেন আমার চ্যানেলে এই ধরনের একটা ভিডিও আছে কি করে আপনি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করবেন ট্রাস্ট ওয়ালেট কোথায় পাবেন এবং ট্রাস্ট ওয়ালেটে কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি এটার লিঙ্ক আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কোথাও থেকে এটা দেখে নেবে নেবেন এবং ট্রাস্ট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে আপনার বাইন্যান্স স্মার্ট চেন যে অ্যাড্রেসটা রয়েছে BP twenty Binance smart chain আমি দেখিয়ে দিচ্ছি ট্রাস্ট ওয়ালেটে আসার পরে স্মার্ট চেন যে অ্যাকাউন্টটা রয়েছে এটাতে আসবেন দেন রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পরে কপি এটা অ্যাড্রেস কপি হয়ে গেল আমরা ফিরে যাব অ্যাপসে এবং এখানে ওয়ালেট অ্যাড্রেস যেখানে আছে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখানে কানেক্টে ক্লিক করব। এটা পেস্ট করে দিলে দেখতে পাবেন কানেক্ট বাটনটা হলুদ হয়ে গেছে কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এবার এখানে আপনি কি আপনার টোকেনটা কোথা থেকে দেখবেন তার জন্যে যে মানুষের আইকনটা আছে উপরে ডান পাশে কোনায় এই যে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিলে একটু অপেক্ষা করবেন একটু লোড নিবে কারণ এখানে অনেক মানুষ একসাথে ঢুকছে এখানে আপনি দেখতে পাবেন আপনার মোট ব্যালেন্স পাঁচ কোটি বিশ লাখ আমাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে টোকেন এখান থেকে আমরা ওয়ান মিলিয়ন হলেই এটাকে উইথড্র নিতে পারবো এখানে কি করে আমরা টোকেন বাড়াবো সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তবে তার আগে আমি দেখিয়ে দিই কি করে আপনারা এখান থেকে উইথড্র নেবেন উইথড্র হ্যাঁ, নেওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে এই যে মাই ওয়ালেট যে অপশনটা সরি মাই ওয়ালেট যে অপশনটা উপরে আছে এই মাই ওয়ালেটে ক্লিক করবেন মাই ওয়ালেটে ক্লিক করলে আপনার ওয়ালেটটা দেখাবে এখানে আপনার যে আপনি যে বাইন্যান্স স্মার্ট চেনের অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটা শো করবে শো আপনি বুঝতে পারবেন যে এটা আপনার ওয়ালেট এখানে আপনি আপনার টোকেন ব্যালেন্সটা দেখতে পাবেন এবং নিচে দেখতে পাবেন request for request for withdrawal এখানে একটা অপশন আছে এই যেটাতে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো কি হচ্ছে এখানে আমাদেরকে দেখাবে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখুন নিচে দেখিয়ে দিচ্ছে নো সাফিসিয়েন্ট টোকেন আমাদের এখান থেকে ওয়ান মিলিয়ন uh, না হওয়া পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটুকু হলে উইথড্র uh, করতে পারবেন এখানে uh, একটা অপশন আছে এখানে বেশ কয়েকটি অপশন আছে তার মধ্যে হাউ টু আর্ন এটাতে ক্লিক করলে আপনারা কী করে আর্ন করবেন সেটা দেখতে পাবেন এবং কত হলে এখান থেকে উইথড্র করা যাবে সেটাও দেখা যাবে আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে দেখুন কি কি করলে আমরা এখান থেকে টোকেন পাবো প্রথমে দিয়েছে ডাউনলোড দ্য অ্যাপ এটা আমাদের হয়ে গেছে রেফার ইনভাইট এটাও হয়ে গেছে এইভাবে নিচে অনেকগুলো কাজ কমপ্লিট প্রোফাইল এটা আমরা পেয়েছি কানেক্ট ওয়ালেট করেছি আপলোড ভিডিও আপনি চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারেন এটা একটা সোশ্যাল সাইট এইভাবে ওয়াজ ভিডিও করলে আপনি পাবেন তারপরে ওয়াজ এমও রিজিওনালস করলে পাবেন অনেকগুলো অপশন রয়েছে এবং নিচে এখানে তারা লিখে দিয়েছে minimum minimum withdrawal one billion sorry আমি ওয়ান মিলিয়ন বলেছিলাম এখানে one billion tokens minimum withdrawal one billion tokens one billion হলে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন এটা অসম্ভব কিছু নয় এবং প্রজেক্টটা কোনোভাবেই ফেক নয় আমি একেবারে ড্যাম শিওর বলছি প্রজেক্টটা কোনোভাবে ফেক নয় আপনি যদি কাজ করেন তাহলে এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন এবং উইথড্র করার জন্যে এখানে উইথড্র ব্যালেন্স আমাদেরকে গোছানোর জন্য আপনি যদি পারেন রেফার করতে খুব ভালো আর রেফার করতে না পারলেও এখান থেকে ছোটোখাটো কাজ করে যেমন ভিডিও দেখা আপনি এখান থেকে মেইন ড্যাশবোর্ডে চলে আসবেন আমি আর একটু দেখিয়ে দিই কারণ আপনার এখান থেকে ফিরে আসতে হয়তো ঝামেলা হলেও হতে পারে আমরা ছিলাম আমাদের প্রোফাইলে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডের থেকে আমরা ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন অনেক ভিডিও আছে এর থেকে যে কোনো ভিডিও আপনি fifteen second fifteen to twenty second আর থার্টি সেকেন্ড এরকম ডিউরেশনের ভিডিও দেখলে আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে আমি একটা ভিডিও দেখছি এই ভিডিওটা দেখার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ব্যালেন্সে টোকেন যোগ হলো কি না এই ভিডিওটা কিছুক্ষণ আমরা দেখব কিছুক্ষণ দেখলেই আমাদের ব্যালেন্সের রিওয়ার্ডটা যোগ হয়ে যাবে সম্পূর্ণ দেখার দরকার নেই যদি অনেক বড় বড় ভিডিও আপনি প্লে করেন সম্পূর্ণ দেখার দরকার হবে না কিছু কিছু দেখবেন দেখবেন যে আপনি ফিফটিন সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড অথবা সর্বোচ্চ থার্টি সেকেন্ড দেখার পরে আপনি যদি আপনার ওয়ালেট চেক করেন দেখবেন যে আপনার টোকেনটা সেখানে অ্যাড হয়ে গেছে দেখি আমরা একটু এখন ব্যাকে যাই দেখে আসি আমাদের ব্যালেন্সটা অ্যাড হলো কি না যে আমরা যে রিওয়ার্ডটা পাবো ভিডিও দেখার ফলে সেটা অ্যাড হয়েছে কিনা দেখুন একটু আগে আমার এখানে ছিল পাঁচ কোটি বিশ লাখ এখন হয়ে গেছে পাঁচ কোটি একুশ লাখ অর্থাৎ এক লাখ টোকেন আমাকে এখানে একটা ভিডিও দেখার জন্য দিয়েছে তাহলে বুঝতেই পারছেন যে খুব বেশি কঠিন নয় এখান থেকে ওয়ান বিলিয়ন টোকেন আর্ন করা আর ওয়ান বিলিয়ন টোকেন যদি এখান থেকে আর্ন করা যায় আমরা একটু আগে কয়েন গেকোতে প্রাইস দেখলাম একটু দেখি প্রাইস কত আছে এইট থ্রি রয়েছে zero point eight time zero eight three আমরা এইট থ্রি যদি আমাদের ওয়ান বিলিয়ন হয় একটু দেখে আসি তাহলে আমাদের এখান থেকে দশ ডলার প্লাস আমাদেরকে প্রফিট তারা দিবে এবং আমাদের এটা ক্লেম করতে যদি ওয়ান ডলারও গ্যাস ফি যায় সেটা হয়তো যাবে না আমি ধারণা করছি যে ওয়ান ডলার অত গ্যাস ফিস কাটবে না যদি কাটেও তাও আমাদের বেশ ভালো একটা প্রফিট এখান থেকে থাকছে এবং যদি টোকেনটা ভালো ট্রেড হয় যেহেতু এটার মার্কেট ক্যাপ এবং ট্রেডিং ভলিউম ভালো দেখা যাচ্ছে যদি ট্রেডিং হয় এবং প্রাইস আপ হয়ে যায় তাহলে তো সাপে বড় হয়ে গেল আমরা সবাই এখান থেকে মোটামুটি ভালো প্রফিট আর্ন করতে পারবো প্রজেক্টটা খুবই ভালো গেমিং প্রজেক্ট বর্তমানে গেমিং প্রজেক্টের খুবই চাহিদা এই টোকেনটা যে কোনো সময় পাম্প করে বসতে পারে তাই দ্রুত কাজ করুন এবং টোকেন এখান থেকে আর্ন করে রাখুন যত পারেন আশা করছি যে এই প্রজেক্টটা আপনাদেরকে ভালো প্রফিট দেবে আর যদি কেউ এখান থেকে প্রফিটেবল হন অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা গ্রুপে অথবা video description sorry video comment বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন